আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস কক্সবাজারের উন্নয়ন পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনীয় পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি বুধবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময়কালে এই আশ্বাস প্রদান করেন ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধি দল দুপুর দুইটায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছালে কক চেয়ারম্যান কমোডোর মোহাম্মদ নুরুল আফসার তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম উখিয়ার নির্মাণাধীন ব্রিজের অগ্রগতি পরিদর্শন করেছেন গতকাল তিনি উপজেলার রত্নাপালং ইউনিয়নে ও রাজাপালং ইউনিয়নের খালের উপর দুইটি ব্রিজের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন পরিদর্শনকালে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে ব্রিজের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এক কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে ব্রিজ দুটি নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল বিকেলে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাফর আলম এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাইদি উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দিবসের কর্মসূচি বাস্তবায়নে কয়েকটি উপকমিটি সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল বিকেলে টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম কক্সবাজারের পিছিয়ে পড়া কৃষক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন সাতটি মিনি ট্রাক দিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO Canada Sweden Norway Netherland যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় গতকাল এ উদ্যোগ বাস্তবায়ন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে মিনি ট্রাকগুলো কৃষকদের মাঝে হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশে প্রতিনিধি রবার্ট ডি সিমসন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক কবির হোসেন জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহজাহান ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর সিদ্দিক উখিয়া উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার তেইশের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সম্পন্ন হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করেন গতকাল উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত প্রতিযোগিতায় স্কুলের প্রধান শিক্ষক হারুনর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার এ সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন আকন বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক এক সভা গতকাল বিকেলে চকরিয়া মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর সবাই ঝরে পড়া রোদ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ পাঠদান করে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে কক্সবাজারের বাজারঘাটা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ বুধবার সন্ধ্যায় হোটেলের তিনশো দশ নম্বর কক্ষ থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন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 খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে